আইপিএল এর একটা ও না খেলে কিভাবে দীপাক চাহার চোদ্দ কোটি ইনকাম করলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইপিএল ম্যাচ খেলা সব খেলোয়াড় ভালো টাকা ইনকাম করে কিন্তু এইবার আইপিএল এর এমন একজন খেলোয়াড় যে পুরো আইপিএল এর একটি ম্যাচ ও না খেলে চোদ্দ কোটি টাকা ইনকাম করবে আমি কথা বলতেছি চেন্নাই সুপার কিংস এর বলার দীপাক চাহারের আইপিএল এর নিলামের সময় চোদ্দ কোটি টাকা লাগে যেটি চেন্নাই সুপার কিংস এর ইতিহাসের সবচেয়ে বড় নিলাম কিন্তু কিন্তু দীপাকের আইপিএল এর আগে ইঞ্জুরি হয় জন্য দীপাক আইপিএল এ অংশ গ্রহণ করেনি কিন্তু বিসিসিআই আইপিএল এ অংশ গ্রহণকারী সব খেলোয়াড়দের জন্য ইন্স্যুরেন্স করে এই ইন্স্যুরেন্সের কারণে দীপাক খেলা না খেলে ও চোদ্দ কোটি টাকা ইনকাম করবে আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাইলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন